আমি যাবো না আমি পথ আড়ালে উপরে আরেকজন প্রোগ্রাম টোগ্রাম ধন্যবাদ ধন্যবাদ

ভাই মেলে আমার মেলে রাখ রাখ রাখ রাখ এই আপনি ইয়া তো শোনেন শোনেন আগুনের ইয়া এটা কাঠ খুললে দিয়ে দিন ওষুধ দিয়ে দিন হ্যাঁ কাঠ খুললে দিয়ে দিন দিন তো ভাই আসলে তবে আসামি নামানো ধরুন নামাজ